তোমার কিসের এত অহংকার তুমি যে শরীরটিকে সুন্দরভাবে যত্ন নিয়েছ তোমার সেই শরীরের অহংকার কিসের এত অহংকার তুমি যে দুনিয়ার বুকে সন্তান সন্ততির জন্ম দিয়েছ সেই সন্তান সন্ততির অহংকার তোমার অহংকার কিছুই সাজবে না তুমি মৃত্যু বরণ করে দেখো যখন তুমি মারা যাবে এখন তোমার আপন সন্তান সন্ততি যার অহংকার করছিলে তারা কিন্তু তাদের সম্পদ বাড়তে ব্যস্ত থাকবে তারা তোমার দাফন কাফনে ব্যস্ত থাকবে তুমি অহংকার করেছিল তোমার বাড়ির অট্টালিকা তারা অতি তাড়াতাড়ি তোমাকে সেই বাড়ি থেকে বার করার চেষ্টা করবে তুমি অহংকার করেছিলাম তোমার ধন সম্পদের সেই ধন সম্পদ নিয়ে তোমার সন্তান সন্ততি দাঙ্গা তৈরি করবে কিসের অহংকার তোমার শরীরে যে শরীরে তোমার প্রথম দিনেই তোমার হাতের সমস্ত নুখ খসে পড়বে দ্বিতীয় দিনে তোমার শরীর থেকে যত লোম থাকবে সব ঝরে পড়ে যাবে তৃতীয় দিনে তোমার মগজ থেকে পানির মতো সব কিছু বেরিয়ে আসবে পঞ্চম দিনে তোমার পেটের মধ্যে যা থাকবে সব কিছু বেরিয়ে আসবে ষাট দিনে তোমার হাড় ছাড়া তোমার অস্তিত্ব আর কেউ খুঁজে পাবে কিসের অহংকার তুমি অহংকার করছো তোমার আপনজনের যারা মৃত্যুর পর তোমাকে সব থেকে বেশি তাড়াতাড়ি কাঁধে করে কবরাস্থানে নিয়ে যেতে সাহায্য করবে কিসের অহংকার অহংকারটা কোথায় অহংকার কোথা থেকে এসেছে তুচ্ছ মাটির তৈরি শরীর নিয়ে বেশি অহংকার ভালো নয় অহংকার একদিন আপনাকে পতনের মুখে ঠেলে দেবে আপনি আদৌ টের পাবেন